দেখতে পাচ্ছেন এটার সাথে লড়াই চলছে এটা এখন কাটা হচ্ছে কাঁঠালটাকে এই কদু দিয়ে আজকে রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো এটা কিন্তু একদম কাঁচা কাঁঠাল তো এটা কাটাটা আসলে অনেক খুব কষ্ট যাদের শক্তি বেশি তারা এটা কাটবেন বন্ধুরা ভারী করে কাঁঠালের ছালটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক এইভাবে এগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা এটার কষ কিন্তু খুবই আঠালো তার জন্য হাতে তেল মেখে নিতে হয় আপনারা কিন্তু হাত আগে তেল মেখে নেবেন আর আমি বাটিতে কিন্তু দেখতেই পেলেন আপনারা সরিষার তেল মাখিয়ে নিয়েছি যেন আঠাগুলো বাটিতে লেগে না যায় তার জন্য আর এগুলো সুন্দর করে পিস পিস করে যে এইভাবে কেটে নিতে হবে এই যে মায়ের সুন্দর করে কত সুন্দর করে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছে দেখুন আজকে আমরা কদুর রেসিপি তৈরি করবো বন্ধুরা এখানে আমরা কতগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন আমরা এগুলো সিদ্ধ করতে দিব মা এগুলো খুব সুন্দর করে আমাদের কেটে দিয়েছে আর এখন আমরা এগুলো রান্না করব কতগুলোকে এগুলো ধুয়ে তিন থেকে চারবার ধুইছি এগুলোতে প্রচুর পরিমাণে কষ থাকে এটাকে ভালোভাবে না ধুলে কিন্তু এটা থেকে কালো পানি উঠবে তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কালো পানিগুলো না বের হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পানি তো এর মধ্যে পানি দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে বন্ধুরা এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কারণ হলুদ না দিলে কালো দেখা যায় আপনার সেদ্ধ করার পরে তো এই জন্য আমরা এই হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলোকে তো এইভাবে আমরা সবগুলোকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমরা চুলার মধ্যে আগুন দিয়ে দিলাম তো এটাকে সিদ্ধর জন্য কিন্তু একদম পারফেক্টভাবে বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দেব এখন এটাকে আমরা ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব আমাদের কদুটার কি অবস্থা সরি কতু আমি এটাকে বারবার ভুলে কদু বলে ফেলি এটাকে এখন নাড়াচাড়া করে দিব এটা সিদ্ধ হয়ে গিয়েছে অসাধারণ একটা কালার আসছে তাই না হ্যাঁ। এটাকে এখনো নামানোর সময় হয়ে গেছে এটাকে আমরা এখন নামিয়ে বন্ধুরা এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে এক কাপ পরিমাণের সয়াবিন তেল হবে এক কাপ পরিমাণের সয়াবিন তেল আমরা দিয়ে নিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এই যে আমরা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চেড়ে দেব এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব তাই না হ্যাঁ। এটাকে আমরা কিছুক্ষণ একটু ভেজে নিব হালকা বাদামি করব বেশি বাঁচতে হবে না মোটামুটি ভাজলেই হবে স্বাভাবিক আমরা যেভাবে পেঁয়াজটা ভেজে থাকি ঠিক সেভাবেই তো অপেক্ষা করতে থাকি আমরা পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত বন্ধুরা এই পর্যায়ে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তাই না হ্যাঁ এখন আমরা তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম তার এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দুইটা দারচিনি এলাচ দারচিনি এবং আমরা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে অনেক সুন্দর একটা মাংসের মাংসের একটা গ্রানের মতো আসতেছে এগুলো ফ্লেভারটা খুব সুন্দর রসুন দিয়ে দিব এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা এখন আমরা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এটাকে আবার নাড়াচাড়া তারপর আমি বাকি মশলাগুলো আবার দিয়ে দিব আজকে কতটা আমাদের অনেক মজা হবে তো কতু কাঁঠালে কতু যাই না কোন দেশে কি বলে আমাদের দেশে ছোট কচি কাঁঠাল যেটা পাকা ছাড়া কাঁচা থাকে ওটাকে কতু বলি আমরা লং দিতে আর গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম এখন আবার দিয়ে দিই তো আমরা এখন দিয়ে দিচ্ছি লং এবং গোলমরিচ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য তারপর হলুদ মরিচ দিয়ে দেব আমি হলুদ দিয়ে দিলাম এখন আমরা হলুদ দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকি যা যেমন ঝাল খান তেমন অনুযায়ী দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য পানিটা আমরা দিয়েছি এখানে এটাকে কষাতে একটু সময় লাগবে তাই এটাকে আমরা কষিয়ে নেওয়ার জন্য এই পানিটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম আমি কষানোর মধ্যেই এটা হচ্ছে লাল মুরগি ওইটা এখন দিয়ে দিলাম এখন কষানোর জন্য ডেকে দিব কষানোর জন্য আমরা এটাকে ঢেকে দিয়েছি এখন ঢেকে দিয়ে এটাকে আমরা একটু অপেক্ষা করব এটা কষানো হওয়া পর্যন্ত বন্ধুরা এখন আমরা এটাকে আবার নাড়াচাড়া করে দিব যেন নিউজ দেওয়ার লেগে না যায় তার জন্য এভাবে তিন চারবার নাড়তে হবে এটা আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি তার মাঝখানে মাঝখানে আমরা কিছুক্ষণ পর পর এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায় নিচে তা এখন আমরা আবার এটাকে ঢেকে দেব বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব মাংসটা প্রায় হয়ে গেছে মাংসের মধ্যে পানি উঠে গেছে এখনো হয়নি তো একটু সময় লাগবে হতে দেরি হবে বন্ধুরা নাড়াচাড়ার পর এখন আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা আমরা এখন এটা উঠিয়ে দেখবো এটা এখন হয়ে গেছে মাংস তরকারিটা তো অনেক সুন্দর তেলগুলো একদম উপরে ভেসে গেছে লাল মুরগি তাই আমাদের একটু সময় লাগছে বেশি এটা হইতে কারণ লাল মুরগি এমনিতে সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে এই পর্যায়ে বন্ধুরা আমরা সবগুলা দিয়ে দিব এগুলাকে সিদ্ধ করে ছিলাম আর পানি জড়িয়ে রেখেছি এটা তো বিচি ফেলতে হবে না তাই না না এটা বিচি ফেলার কোনো প্রয়োজন নাই বিচি সহ এটাকে রান্না করতে হয় বন্ধুরা এখন আমরা কতগুলোকে নাড়াচাড়া করে দিব আজকে আমাদের কাঁঠালের কতু রেসিপি হচ্ছে আজকে মজাও হবে এই রেসিপিটা তাই না হ্যাঁ, মেম তুমি কি আগে কখনো খাইছো এই কতু রেসিপিটা না আগে কোনোদিন খাই নাই আর রান্নাও করিনি আজকে ফার্স্ট টাইম আমরা রান্না করতেছি এবং খাবো তো হয়তো আগে রান্না করছে আমি খাইছি কিনা মনেও নাই তো আজকে স্পেশালি আমরা ভালোভাবে টেস্টটা নিব এটার এটা কেমন হয় এখন আমরা ডেকে দেব এটা কষাতে হবে তাই এটা আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা অপেক্ষা করব এখন আমি আবার এটাকে মেরে দেব কারণ যেহেতু পানি দিইনি তো একটু পর পর নাড়াচাড়া করবো না হলে নিজ দিয়ে লেগে যেতে পারে তাই না আমি এটা ঝোল ঝোল বেশি রাখবো না সামান্য পরিমাণ কম দিই তা এখন নাড়াচাড়া করে আমাদের কি এটা আবার ঢেকে দিতে হবে হ্যাঁ। তো আমরা এভাবে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে আমরা এক্ষুনি আবার ঢেকে দিব দাও ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে দিলাম এখন বন্ধুরা এখন আমরা এটা দেখব কি অবস্থা তো এটা এখন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব বেশি দেব না এটা একটু মাখা মাখাই হয় এটা তো ঝোল হয় না আমি আর একটু দিয়ে দেব তো আমরা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ ঝোলটা একটু শুকাবে তাই আর কাঁঠালের কতু রেসিপিতে একটু ঝোল কম দেওয়া লাগে একটু শুকনো শুকনো থাকে রেসিপিটা তো এখন আমরা এটাকে একটু লবণ হয়েছে কিনা দেখো তো হয়েছে কিনা হয়েছে লবণ হয়েছে আর একটু লাগবে আর একটু লাগবে <laughs> দিয়ে দাও একটু তাহলে তো বন্ধুরা আমাদের লবণ কম হয়েছে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি এটাতে এটাকে আমরা নাড়াচাড়া করে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব এটা এরপর হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে রাখবো আমারটাও হয়ে গেছে প্রায় এখন আমি জিরা ফাঁকি দিয়ে দেব তো এটার মধ্যে এখন জিরা ফাঁকি আমরা দিয়ে দিব বন্ধুরা তার মাঝখানে আমরা এটার মধ্যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন কিংবা অ্যাভয়েড করতে পারেন দিলে অনেক সুন্দর লাগে দেখতে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমরা এখন জিরা ফাঁকি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তাই না হ্যাঁ। অনেক সুন্দর বন্ধুরা একটা ফ্লেভার বের হয়েছে মানে তারপর তারপর এটাকে নামিয়ে ফেলবো দেখুন এটাতে কিন্তু বন্ধুরা কোনো ঝোল নেই একদম মাখা মাখা হয়েছে আর অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি এটা থেকে তো আপনারা যদি ফ্লেভারটা পেতে চান তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খেতে হবে এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি আমরা বন্ধুরা এখন আমাদের এটা হয়ে গেছে আমাদের আজকে কাঁঠালের কচু রেসিপি একদম প্রস্তুত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের কচু রেসিপি আজকে ফার্স্ট টাইম আমরা রান্না করেছি এবং আমি এটা আপনাদের খেয়ে দেখাবো এখন কেমন হয়েছে তো জানি না এখন পর্যন্ত কেমন হয়েছে আমি এখন টেস্ট করে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে তো বিসমিল্লা বলে শুরু করলাম বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে হালকা একটু ঝাল ঝাল হয়েছে আর আপনার যে কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলা অনেকটা সত্যি কথা বলতে একদম সিদ্ধ হয়েছে আর এটা খেতে অনেকটা সত্যি কথা আলুর মতো মানে আলুর যেরকম মানে মুখে দিলে যেরকম একটা আলুর ফিল হয় ঠিক ওইরকমই একটা ফিল হচ্ছে যেমন মনে হচ্ছে যে আলু খাচ্ছি আর মাংসগুলো দেখুন একদম নরম হয়ে গেছে আর একটা প্রচুর রান্না করে অনেকে যে প্রচুর মোথা তো রকমও একটা ফিল হচ্ছে মানে মুখে দেওয়ার পর এবং টেস্টটা খুবই খুবই মজাদার হয়েছে খুবই মজাদার তো মিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত মজার একটা রেসিপি আজকে কাজে আজকে আমি অনেকগুলো ভাত খাবো এই কদু রেসিপি দিয়ে বা কতু তরকারি দিয়ে আমি এটা আসলে ভুল করে ফেলি এটা কতু বলে আমি কদু বলে ফেলি বারবার ভুল করে আর মাংসটাও দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে অনেক নরম হয়েছে হুম অনেক মজা হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন নিজে খাবেন অন্যদের খাওয়াবেন প্রয়োজন আমাদের ইনভাইট করবেন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে আর অবশ্যই রেসিপিটা আপনাদের যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন যারা করেন নাই তারপরে শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে সবাই শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী যে কোনো ব্লগ কিংবা আমাদের রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টের ঝড় তুলে ফেলুন একদম ঝড় তুলে ফেলুন বন্ধুরা তো আজকের মতো আমি এখানে বিদায় নিব কারণ আমার অনেক খাবার খেতে হবে এখন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই